হ্যাঁ। এখন আর কি এখন আর কি একটা ফ্লিপকার্ট থেকে আমরা পার্সেল অর্ডার করলাম তো হোম ডেলিভারি দিয়ে দিয়েছে তো সন্তু মণ্ডল ভাই তুমি কি কিনেছো আমি একটা ইয়ে শু কিনেছো না হাই পেন্স শু কেমন কি দাম পড়েছে শুটার শুটা সাতশো চার টাকা দাম বাহ বাহ কই শুটা তুমি আনবক্সিং করছো তখন করে নাও আনবক্সিং হবে এই প্রোডাক্টটা আমরা পাঁচ ছ জায়গায় ডেলিভারি করতে গিয়ে দেখা যাচ্ছে আইটেম নট অ্যাভেলেবেল তাও আইটেমটাকে নিয়েছি ভেরি এক্সপেন্সিভ তো দেখা যাক হ্যাঁ দিচ্ছি তো দেখা যাক আনবক্সিং করে যে মালটা এখন সব ঠিকঠাক আছে কি নেই তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নেই এটা কত দাম নিল সন্তু সাতশো চার টাকা বাহ আমরা না না আমরা অফিস থেকে নিয়ে আসলাম ই কার্ড শোরুম থেকে ও মাই গড কে ফোন করছিস তুই বাদ দে না পিন্টু বড়কে হ্যালো হ্যালো তুই কোথায় ও তা আসবি না আমি চলে তো আমি এখানে আছি এখানে আয় না না ফোন করছে ওকে ডিস্টার্ব করা যায় নাকি আয় আয় আমি এখন আসছি আমি ঢুকছি তো এখানে আয় যাই হোক কাস্টমারের সাথে কথা বলা হয়ে গেল তো দেখা যাক বুটটা তো আমার খুবই পছন্দ হয়েছে এই বুটটা বাজারে বারোশো তেরোশো টাকা করে প্রিন্টিং দাম সেখানে আমরা সাড়ে সাতশো কি আটশো টাকার মধ্যে ও বলছিস বহুত তেজ হো রহে হ্যাঁ বহুত তেজ হো শোনো না ভাল লাগবে তুমি পড়ো না আমাকে দাও আমি একবার সেপে দেখি পাটা সেপ পড়তে হবে না এখন পড়া কোনো পায়ের সেপটা এখানে বসে বসে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পায়ের সেপে দে না ভাই না না জান দে দেंगे इसके लिए দে না পায়ের সেপে পড়ি না না বন্ধু বুঝতে পেরেছি ভাই তুই তো পর পর পর এই জুতোটা খুব সুন্দর এটার এটার দাদা আরও একটা অর্ডার দিয়েছো তোমার তো প্রচুর টাকা বস যাই হোক তো খুব সুন্দর লাগলো চার থেকে পাঁচ বছরের ওয়ারেন্টি দিয়ে রেখেছে যে কোনো রকম কিছু ইস্যু হলে